হাসরে দিন হাত নৌকার খাচা মন মাঝিরে ঘন ঘন জোড়া কুরারে মন মাঝে খবরদার আমার তোরি যেন ভেড়ে না আমার নৌকা যেন মহান আল্লাহ তালার আলিশান দরবারে লাখ কোটি শুকর গুজার হচ্ছি যে মহান মালিক আপনাদেরকে আমাকে অত্যন্ত মহাব্বত করে ভালোবেসে দিন একটি মাজলিস জান্নাতের এই পরিবেশে আসবার বসবার দিন কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিক দান করলেন অন্তরের অন্তঃস্থল থেকে অন্তগহীন থেকে হৃদয় স্পন্দন থেকে পান ফুলে মহাব্বতের সাথে গলা ছেড়ে আওয়াজ করে সকলে পড়ি আলহামদুলিল্লাহ এখানে আমাদের এনেছেন কে আসতে বলেন আমাদেরকে জীবন্ত রাখেন কে মৃত্যু দান করেন কে ফাঁসিতে ঝোলানোর আগে পান ভিক্ষাদার মালিক একমাত্র কে রিজিক দেনেওয়ালা কে সম্মান অপমানের মালিক কে সন্তান দেনেওয়ালা মান্নত করবেন কার কাছে সেজদা দিবেন কাকে সন্তান চাইবেন কার কাছে জমিন মালিক একমাত্র অত্যন্ত করে এখানে এনেছেন খুব দামি একটি জায়গা আমার যার পরে আমি বয়নে বসছি হুজুর খুব অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান করছিলেন কারণ এই পৃথিবীতে সুন্নাতের চেয়ে গুরুত্বপূর্ণ কোন বয়ান হতেই পারে না সর্বশ্রেষ্ঠ বয়ান সুন্নাতের বয়ান অত্যন্ত চমৎকার আলোচনা হুজুর করছিলেন আমাদের সকলের উস্তাদ সমতুল্য মুরব্বী ওনাদের বয়ান হওয়ার পরে আমাদের আর কোনো কথা থাকে না কারণ ওনারা বয়ান করেন রুহানি বয়ান ওনাদের গুলোই হয় ওয়াস আর আমরা কইরা যাই হুদায় আওয়াজ আলোচনা তো হয়েই গেছে তবে ওনারা আমাদেরকে যা শিখিয়েছেন ওনাদের মতো আমাদের আসাদা যারা আমাদেরকে কিছু কথা শিখিয়েছেন ওনাদের কিছু কথা আমরা নকল করতে পারি এবং আল্লাহ পাক ওই হিম্মত এবং প্রচেষ্টা আমাদের মধ্যে দিয়েছেন আমরা আমাদের আকাবের ওলামায় দেওবান থেকে আমরা যে ইমানই চেতনা শিখেছি সেই ইমানই বলে বলিয়ান হয়ে আমরা নাস্তিক্যবাদ ইসলাম বিদ্বেষী নবী বিদ্বেষী ধর্ম বিদ্বেষী মুক্ত চেতনার অধিকারী নাস্তে কোরআনগারদের কিছু জবাব আমরাও দিতেও পারি এবং এই জবাবগুলো আমাদের ওনাদের মতো যারা আমাদের উস্তাদ সমতুল্য মুরব্বী আছেন ওনাদের দোয়ার ফসলই আমরা কিছু কথা ইনশাল্লাহ বলার চেষ্টা করব তবে আপনাদের কাছে আমার একটু রিকোয়েস্ট এত বড় সম্মেলনে এই কয়েকজন মানুষ এটা মানানসই নয় তারপরও আপনারা যারা আসছেন আপনারা ভাগ্যবান আমি যতক্ষণ আপনাদের সামনে আছি আপনারা থাকবেন তো ইনশাল্লাহ ভাগবেন কে কে তাড়াতাড়ি হাত উঠান আল্লাহ পাখে আমাদের জজবাতি মানিকে কবুল করেন রাত অত্যন্ত গভীর ভূমিকা টানার সময় নেই আমার আলোচ্য বিষয় যে বিষয়টা নিয়ে আজকে আমি কথা বলবো সে বিষয়টি হচ্ছে বর্তমান সমাজে নাস্তিকদের কিছু কিছু পেতাব কিছু কিছু প্রতিষ্ঠান দখল করে আমার সমাজ আমার দেশ আমার জাতি আমার উম্মাহ থেকে পর্দার বিধানকে উঠিয়ে আমার স্বাধীন ভূখণ্ড বাংলাদেশকে তারা কেউ বা আমেরিকা বানাতে চাই কেউ বা দিল্লি বানাতে চায় আমার বাংলাদেশের নারীদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলার জন্য কিছু কিছু নাস্তিক কুলাঙ্গারেরা আজকে উঠে পড়ে লেগেছে আমি আজকে সেই বিষয়টার উপর কথা বলবো আসল মানুষ তারা এই পৃথিবীতে শান্তি হচ্ছে না কেন একবার একটু বলেন তো এখান থেকে দশ বছর আগে যারা বেঁচে ছিলেন বা যারা বুঝদার ছিলেন এখান থেকে দশ বছর আগে আমার দেশে শান্তি কম ছিল না বেশি ছিল দশ বছর আগের তুলনায় এখন বাংলাদেশে ধর্ষণ ব্যবচার খুন খারাপি কমছে না বাড়ছে কারণটা কি এই কারণগুলো আমি আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখাবো ইনশাল্লাহ যদি পারেন ব্যক্তি জীবনে ফিট করেন পারিবারিক জীবনে চালান সামাজিক যদি কোনো অপরস্থ কর্মকর্তা থাকেন আমাদের এই কথা বাস্তবতার ভিত্তিতে কথাগুলো নিয়ে আপনারা সমাজে প্রতিষ্ঠা করেন আইন পাশ করে সারা জীবন মানুষের পেছনে পুলিশ ঘুরিয়ে জীবনে কোনদিন মানুষ থেকে অন্যায় দূরীভূত করা সম্ভব না যতক্ষণ পর্যন্ত মানুষের মাথার ভেতরে বুঝটা যতক্ষণ পর্যন্ত না আসবে ততক্ষণ পর্যন্ত চুরি বন্ধ করা সম্ভব ডাকাতি বন্ধ করা সম্ভব পুলিশ যতক্ষণ থাকবে চোররা চুরি করবে না পুলিশ পুলিশ গেলে গা আবার আকিস বিড়ি চুরি করবে ওর চুরি জীবনে বন্ধ হবে না এই জন্য মানুষের সর্বপ্রথম নেচার যদি পরিবর্তন করা যায় মানুষের মেধা যদি পরিবর্তন করা যায় মেধা ওয়াশ করা যায় ওই মানুষের পক্ষে অন্যায় থেকে বিরত রেখে প্রত্যেকটা মানুষকে সোনালী মানুষ আলোকিত মানুষ গড়া সম্ভব কিন্তু আজকে আমরা সমাজের ভেতরে আলোকিত মানুষ গড়া দূরের কথা যারা আলো জানবে তারাই অন্ধকার প্রতিষ্ঠা করে আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে চমৎকার ভাবে বলেছেন সামান্য একটু ভূমিকা আমি টানি এই সমাজে আল্লাহ পাক আসমান জমিন সৃষ্টি করেছেন এই কায়নাতকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন এই সব কিছু সৃষ্টি করে আল্লাহ তাআলা এই সৃষ্টির সৃষ্টি জগতের ভেতরে মানুষ নামক একটা সৃষ্টি আল্লাহ দিয়েছেন আর মানব জাতির ব্যাপার আল্লাহ তাআলা বলে হে মানব সভ্যতা ওয়ালাকাদ কাররামনা বানি আদম সাত তবক জমিন আসমানের ভেতরে যা কিছু দেখো আর যা দেখো না সব কিছুর চাইতে আমি আল্লাহ তালা শ্রেষ্ঠত্ব দান করেছি হে মানব জাতি তোমাদের কেন মানব জাতি তোমাদের মধ্যে অন্য অন্য সৃষ্টির মধ্যে পার্থক্য আছে তোমাদের মধ্যে ফিরিস্তাদের মধ্যে পার্থক্য আছে ফিরিস্তার আল্লাহর আবাদত করে মাহলুক মানুষ ছাড়া অন্য কেউ আল্লাহর আবাদত করে না মানুষ আর জিন ব্যতীত পার্থক্য দুটি মোট তিন ধরনের সৃষ্টি একটু ভালো করে বুঝবেন ফিরিস্তা মানুষ এবং অন্যান্য মাফলোকা ফিরিস্তারা আল্লাহর আবাদত করে অন্যান্য সৃষ্টি আল্লাহর আবাদত করে না মাঝখানে মানুষ আর জিন আল্লাহ পাকের আবাদত করে পার্থক্য কোথায় গরু ছাগল হাঁস মুরগি গবাদি পশু গাছপালা তরুলতা ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ তসবিহ পড়ে বটে নামাজ পড়ে আপনারা কথা বুঝেন না আমার সাথে একটা আওয়াজ দিয়ে আল্লাহর রাস্তা আমার একটা ব্যক্তিগত সমস্যা হলো আপনারা আওয়াজ না দিলে আমি ওয়াজ করতে পারবো না এটা আমার একটা ব্যক্তিগত রোগ যতক্ষণ আওয়াজ দিবেন জিন্দা থাকবেন হইলে এখানে বসে ঘুমাবো যা আছে কমারে বিসমুল্লাহ মিল্লাতি আমি কি কবর জিয়ারত করতে আসছি এখানে আর কথা হয় না কেন আমি আমার মতো চিনলাম আপনারা মুর্দার মতো বৈশা থাকবেন এটা তো হয় না আওয়াজ দিতে হবে মুসলমানের কণ্ঠে আওয়াজ কম থাকার কারণে রাশেদ খান মেননের মতো নাস্তিকদের পেতার তারা জাতীয় সংসদে দাঁড়িয়ে কৌমি হুজুরদেরকে বিষাক্ত বলে গালি দেওয়ার সাহস রয়েছে মুসলমানের কণ্ঠে আওয়াজ কম থাকার কারণে Motijheel ideal school and college থেকে আমার মায়ের আমার বন্ধের ওড়নাকে নিষিদ্ধ করা হয়েছে মুসলমানের কণ্ঠে আওয়াজ কম থাকার কারণে উনিশশো একাত্তরের মুরগি চোরা এখন মুক্তিযোদ্ধা সেজেছে গল্প বলি এক মচুয়ার লম্বা লম্বা মোচ আছে যার দেখতে কিছুটা মানুষের মতো তবে কথা কাজে যেন এটা পুরা জানো মুসলমানের কোনটা আওয়াজ থাকতে হবে পারবেন তো ইনশাল্লাহ কে পারবেন চিৎকার যে আল্লাহ আল্লাহ কবুল মহতারাম হাজির বলছিলাম মানুষ আল্লাহ পাখির ইবাদত করে ফিরিস্তার ইবাদত করে অন্যান্য মাখলুকাত তারা তসবি পড়ে কিন্তু মানুষের মতো আবাদত করে না যেহেতু তাদের নামাজ নাই রোজা নাই হজ নাই জাকাত নাই রফে তারা জাতের কোনো ওয়াসাইল নাই যার কারণে তাদের আবাদত তাদের বুজুর্গি তাদের বন্দেগি না থাকায় তা উচ্চ মর্যাদা মানুষের মতো পায় না পক্ষান্তরে মানুষের চাইতে আবাদত বেশি করেন ফিরিস্তারা কথা বল না কেন অনেক ফ্রিজ তারা এখন এমন আছেন সৃষ্টির পর থেকে সেজদায় পড়ে আছেন মাথা উঠান নাই তাহলে মানুষের চাইতে ফিরিস্তারা এবাদত কম করে না বেশি করে এতটা সত্য ফিরিস্তাদের চাইতে হে মানব জাতি তোমার মর্যাদা কেন বেশি কারণটা কি কারণ হে মানব জাতি তোমাদের মধ্যে হায় সাথে নাফসানি আছে তোমাদের মধ্যে দুনিয়ার চাহাত আছে তোমাদের কাছে মেয়েদের চাহিদা আছে তোমাদের মধ্যে সম্পদের মোহ আছে তোমাদের মধ্যে ক্ষমতার মোহ আছে পক্ষান্তর ফিরিস্তাদের মধ্যে ক্ষমতার মোহ নাই তারা ভোট করে না ফিরিস্তাদের ভেতরে দুনিয়ার মোহ নাই তারা সম্পত্তি রাস্তাঘাটে টাকা চুরি করে না তাদের ভেতরে নারী মোহ নাই তারা নারীদের নিয়ে গান বাজনা অনুষ্ঠান করে না ও মানব জাতি তোমার ভেতরে দুনিয়ার মোহ আছে তোমার মধ্যে ক্ষমতার মোহ আছে তোমার মধ্যে নারী মোহ আছে এতটা সত্ত্বেও সব কিছু ছেড়ে দিয়ে ফিরিস্তাদের মতো যদি তাকুয়া করে হেসকারি অর্জন করতে পারো আমি আল্লাহ পাকের ঘোষণা ওয়ালাকাদ কাররামনা বানি আদম ফিরিস্তাদের মধ্যে দুনিয়ার মোহ নাই তোমাদের মধ্যে দুনিয়ার মোহ আছে ফিরিস্তাদের মধ্যে দুনিয়ার মোহ না থাকাই তারা দুনিয়ার মধ্যে লিপ্ত হয় না তোমাদের মধ্যে দুনিয়ার মোহ থাকা সত্ত্বেও যদি দুনিয়ার মোহের মধ্যে না পড়ে যাও একমাত্র আল্লাহ পাকের মহাব্বতে ফিরিস্তাদের চাইতে আমি আল্লাহ ও মানব জাতি তোমাদের সম্মান সবচেয়ে বেশি বাড়ায় দেব পক্ষান্তরে ফিরিস্তারা আল্লাহ পাকের ইবাদত করে তারা জান্নাত দেখেছে জাহান্নাম দেখেছে কুল কায়নাত তারা দেখেছে তারা দেখে দেখে ইমান এনেছে অথচ মানুষ আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব না দেখা তোমরা বিশ্বাস করেছো ফিরিস্তারা দেখে ইমান আনা সহজ না দেখে ইমান আনা বড় কঠিন ও বান্দা আমার ফিরিস্তারা যেমন আমি আল্লাহ পাকের তাওহীদের প্রতি ঈমান এনেছে তোমরাও যদি না দেখে ফেরেশতা দেখে ঈমান আনলো তোমরা যদি না দেখে আমি আল্লাহর তাওহীদের উপর ঈমান আনতে পারো ফেরেশতাদের চাইতে আমি আল্লাহ ওহে মানব জাতি তোমার সম্মান সবচেয়ে বেশি বাড়ায় দেব কেমন সম্মান আল্লাহ পাক বাড়াবেন ইবনে মাজার মধ্যে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহর একটি হাদিস আছে আল্লাহ পাকের রসুল একদিন পবিত্র কাবা শরীফ তফ করছেন কত বেশি মর্যাদা দিয়েছেন একটু ভালো আল্লাহ পাকের রসুল একদিন কাবা শরীফ তফ করছেন এত ভুল কাবা আর কাবাকে লক্ষ্য করে বলছেন কাবা মা আহসানাকি ওয়া মা আযমা হুরমাতুক আল্লাহ পাকের রসুল ডাক দেওয়া বলেন কাবা রে তোমার সম্মান কতই না বেশি তোমার সৌন্দর্য কতই না বেশি ও কাবা তোমার ইজ্জত সম্মান আল্লাহ পাকের কাছে কতই না বেশি রে কাবা সৈয়দনা আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন নবীজির এই কথাগুলো আমি শুনতেছিলাম পয়গম্বর এমনে কথা বলেন কেন এমনি ভাবে তো পায়গম্বরের জবান থেকে কোনদিন কাবাকে লক্ষ্য করে কথা বলতে শুনি নাই হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা দৃষ্টি বয়ন করেছেন বিশ্বনবী কাবাকে লক্ষ্য করে বলেন ও কাবা তোমার সম্মান কতই না বেশি কিন্তু কাবা শুনে রাখো তোমার যতই সম্মান মর্যাদা হোক না কেন ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি ওই পাক ও জাত আল্লাহর নামে শপথ করে বলছি কাবারে তোমার যতই সম্মান হোক না কেন আমার একজন পাক্কা মুমিন উম্মতের মর্যাদা ওরে কাবা তোমার চাইতে আল্লাহ পাকের কাছে লক্ষ কোটি গুণ বেশি কত কাবাকে দেখার জন্য মানুষ উৎগ্রীব হয়ে থাকে তিন লক্ষ চার লক্ষ সাত লক্ষ টাকা খরচ করে পবিত্র কাবা দেখতে যাই যেই কাবার দিকে তাকাইলে প্রথম নজরেই গুণামা হয় যেই কাবার দিকে তাকিয়ে দোয়া করলে প্রথম দোয়াই কবুল হয় আল্লাহ পাক সেই কাবার একজন মুমিন ইমানদারের মর্যাদা আল্লাহ পাক সবচেয়ে বেশি বাড়িয়ে দিয়েছেন আল্লাহ পাক কত সম্মান দিলেন সূরা তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাকাদ খালাকানাল ইনসানা ফি মানব জাতি তোমাদেরকে পৃথিবীর সবচাইতে সুন্দর করে তোমাদের বানাইলাম আখলাকে সৌন্দর্য তোমাদের দিলাম সৌরাতান সেরাতান সার্বিক সৌন্দর্য তোমাদেরকে দিলাম এই পৃথিবীর সবচাইতে দামি সর্বোচ্চ সম্মান তোমার দিলাম ওরা দুনিয়ার মানুষ একটা তোমার সম্মান কত বেশি বেশি তোমার সম্মান দুনিয়ার সবার চাইতে বেশি আপনার ঘরের মধ্যে যদি কোন রিক্সা চালক মেহমান হয় তার মেহমানদারি কিন্তু ডাল ভাত অথবা শাক সবজি এমনি হবে কিন্তু প্রধানমন্ত্রী যদি তোমার ঘরের মেহমান হয় তোমার ঘরে কিন্তু খানাগুলো তেমন দামি দামি খানা হবে যে যতটুকু সম্মানিত তার খানাটা তত সম্মানিত হয় যে যত কম দামি তার খানাটাও তেমন কম দামি হয় মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন উনিশশো একাত্তরের সময় যারা আমার বাংলাদেশের স্বাধীনতার পক্ষে ছিল তাদের জন্য সম্মানী ভাতার ব্যবস্থা করা হয়েছে কিন্তু যারা স্বাধীনতা বিরোধী ছিল তারা মুক্তিযুদ্ধ চেতনার বিরোধী হওয়ার কারণে এখন তাদের সম্মানের খাবার দূরের কথা জিলখানার পচা খাবার তাদের কপালে জুটে কারণ যে স্বাধীনতার পক্ষে থাকবে সে দামি খাবার পাবে যে স্বাধীনতার বিপক্ষে থাকবে সে কম দামি লঞ্চনার খাবার পাবে আল্লাহ পাক হাতে কলমে বুঝাই ও দুনিয়ার বান্দাতে ওয়ারাফাউল্লাহুল লাযিনা আমানু মিন মিনকুম তোমাদের মধ্যে যারা ইমানদার ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম তোমাদের মধ্যে যারা ইমানদার তাদের সম্মান আমি আল্লাহর কাছে অনেক উপরে এই জন্য ইমানদাররা মারা গেলে তাদেরকে যত্ন আপ্যায়ন কইরা কাফনের কাপড় পরায়া গোসল দিয়া আতর গোলাপ মাখায়া সুন্দর করে তার পবিত্র কাপড়ের মধ্যে শুয়াইয়া তাকে সুন্দর প্যাকিং কই কইরা সবাই কান্ধে কইরা তার কবরের মধ্যে অতি যত্ন করে শোয়া দেয় যেন বান্দার কোন শরীরে টাচ না লাগে আঘাত না লাগে কারণটা কি কারণটা কি কারণ হলো তুমি মুমিন তুমি পাক্কা ইমানদার হবার কারণে সম্মান মৃত্যুর পর্যন্ত এমনকি মৃত্যুর পরও কবরের মধ্যে সসম্মানে তোমাকে রাখা হয় পক্ষান্তরে ইমানদার সম্মান না থাকার কারণে হিন্দু একটা প্রধানমন্ত্রী মোদিও যদি মারা যায় তার কপালে সম্মান কপালে জুটবে না শ্মশান ঘাটের আগুন সারা কপালে জুটবে না সম্মান এত বাড়াইলেন যে যত তার খাবার যে যত স্বাধীনতার পক্ষে তার জন্য সম্মানী ভাতা কিন্তু যারা স্বাধীনতার বিপক্ষে তাদের জন্য অপমানের খানা ওরে ইমানদার তুমি স্বাধীনতার পক্ষে তুমি ইমান নামক স্বাধীনতার পক্ষে তুমি আল্লাহর ইসলাম নামক স্বাধীনতার পক্ষে এই জন্য আমি আল্লাহ তোমার খাওয়াই খাইলাম গরুর দুধ পক্ষান্তরে বেঈমান হিন্দুরা আল্লাহর ধর্ম ইসলাম নামক স্বাধীনতার বিপক্ষে এই জন্য ওদের কপালে অপমানের খাবার গরুর মুখ আল্লাহ তোমার আমার সম্মান বাড়াইতে বাড়াইতে কত উপরে বাড়াইছেন সে আল্লাহ তোমার সম্মান যত বেশি হোক না কেন এর একমাত্র কারণ মা আতাকুমুর রাসূল ফাখুদুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু সম্মান কিসের কারণে আল্লাহ রাসূল যে বিধিবিধান নিয়ে এসেছেন এই বিধিবিধান পরিপূর্ণভাবে মানবা মানবা না সম্মান পাবা না তাহলে এই সম্মান একমাত্র কার বিধানের ভেতরে কিন্তু সে আল্লাহ এত সম্মান তোমার দিলেন ফিরিস্তাদের চাইতে ফিরিস্তাদের চাইতে দামি পবিত্র কাবার চাইতে দামি সেই আল্লাহ পাক আবার বলে ইমানদার গো এত সম্মান বাড়াইছিলাম আসমানের উপরে কত উপরে সম্মান দিলাম কিন্তু ইমানদার যখন তুমি আমার বিধান পালন করবা না এখন তোমার জীবনটা আর সম্মানের জীবন থাকবে না তোমার জীবনটা হয়ে যাবে সংকীর্ণ জীবন আমি আল্লাহ তোমার সম্মান অপেক্ষা করে দিয়েছিলাম ইসলামের কারণে সেই ইসলামটা যখন বাদ দিয়া দিস অনেক উপরে বাড়াইছে না ইসলাম বাদ দিয়া উপর থেকে টাস করে জমিন এখন ছেড়ে দিলাম দিছিলাম সবার উর্ধে সম্মান এখন নামালাম দুনিয়াতে কত নিচে নামালাম আল্লাহ পাক সেই জবাবটাও পবিত্র কোরআন শরীফের অপরাধের মধ্যে আল্লাহ তালা দিয়েছেন আল্লাহ তালা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন ওলা কাল আনআমি সম্মান এখন নামাতে নামাতে নামাতে এত নিচে নামালাম তোমার সম্মান আর কুকুর শুকুরের মধ্যে তফাত নাই এমন কি বাল হুম আতল কুত্তা শুয়ারের বেশি জঘন্যতায় পাক তোমাদের পৌঁছে দিলাম ছিলাম কোথায় আসলাম কোথায় যদি বলেন হুজুরা মানুষ কুকুরের মতো হয় কেমন চার পাঁচটা প্রমাণ চোখে আঙ্গুল দিয়ে তোমার বুঝাইতেছি মুসলমান তোমাদের দিনাজপুরে কোন কুকুর কি ধর্ম পালন করে আজান দিলে পাঁচ ওয়াক্ত নামাজ অজু কইরা একেবারে প্রথম কাতারে মসজিদে যায় না কেন কেন ও কুকুর তুমি সমাজের নিকৃষ্ট প্রাণী তোমার জন্য ধর্ম নাই তোমার নামাজ লাগবে না তোমার জন্য ধর্ম পালন করা লাগবে না ওরে মানব জাতি রে আমার বাংলাদেশের নির্বাসিত লেখিকা মুসলিমান আসকিনকে যদি জিজ্ঞাও তুমি কি ধর্ম পালন করো না বলে না না ধর্ম পালন করি না কেন বলে আমি তো মুক্ত মনা প্রশ্ন করবা আমাদের সমাজে সবচেয়ে বড় মুক্ত মনা হলো কুত্তারা ওদের জন্য কোনো চেতনা লাগে না ওর জন্য কোনো ধর্ম লাগে না ওর জন্য কোনো বিধিবিধান লাগে না কুকুরের চেতনা হলো মুক্ত চেতনা ও তসলিমা কুকুরে তুমি যদি মুক্ত চেতনা অধিকারী কুত্তার জন্য ধর্ম লাগলো না তোমার জন্য ধর্ম লাগে না এই জন্য তোমার মধ্যে কুত্তার মধ্যে কোনো থাকে না মুসলমান একবার আওয়াজ করে বলেন এই সমাজের কুকুরের খাবার পাক না না পাক কেন ও কুত্তা তুমি না পাক খাবার না পাক তুমি না পাক তোমার খাবার না পাক মানব জাতি রে তুমি পাক খাবাও পাক খবরদার সিন্ডিকেট তৈরি কইরা গরিব দুটির চামড়ার মূল্যটা কম কইরা দিবা না তোমরা সবাই রাজনৈতিক ব্যবহার কইরা রাজনৈতিক অপব্যবহার কইরা পেঁয়াজটাকে আটকায়া বিশ টাকার পেঁয়াজ আড়াইশো টাকা করবা না আল্লাহ বুঝাইতে চান মানব খবরদার হারাম খাবে না কারণ হারামটাও না পাক তুমি যদি পবিত্র মানুষ হইয়া থাকো তোমার জন্য নাপাক খাবার হবে না ও মানব জাতি টাকা বাগানের নাপাক মহিলাগুলো খাবার হলো কুত্তার খাবার কুত্তার খাবার হলো নাপাক খাবার যখন তুমিও হারাম টাকা খাইলা ও মানব জাতি একবার হিসাব কিতাব মিলায় দেখো কুত্তার খাবারটা নাপাক তোমরা যারা সুদের টাকা খাও নাপাক ঘুষের টাকা খাও সেটাও নাপাক তোমরা যারা মানুষের মাথায় পিস্তল ঠাকায় হারাম খাও ওটাও নাপাক যারা তোমরা রাতের কবিরা মানুষের বুকে পিস্তল টাকা হারাম সম্পত্তি ডাকাতি কই রাখো ওটাও তো না পার ও মানব জাতির কুত্তার খাবার না পার তোমরা যারা নেতার রূপ ধারণ কইরা সরকারের জন্য বাজেট করা রাস্তাঘাটের টাকা গরিব দুঃখীর অসহায়ীদের বৃত্ত ভাতার টাকা মুক্তিযোদ্ধা ভাতার টাকা সরকারি রিলিফের গমের টাকা চাউলের টাকা সেই নেতারা তোমরা চুরি কইরা খাইয়েরা কুত্তার খাবার না পাক হারাম কর নেতা তোমার খাবার না পাক অতএব কুত্তার মধ্যে আর হারাম কর নেতার মধ্যে কোনো থাকলো না তফা চেহারাটা দেখতে ভালো পোশাকটাও চমৎকার অন্তরে তার কালি ভরা আস্থা একটা জানোয়ার রাস্তাঘাটে যায় না চলা যে মানুষের ভিড়ে ওই ভিড়ের মাঝে আবার কেউ অন্যের পকেট মারে তাকেও যদি মানুষ বলো তোমরা তাকেও যদি মানুষ বলো আমার বলার কিছু নাই মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই হাই রে সাদের দুনিয়ায় মানুষ বাবা বড় দায় মানুষ দেখতে চলো এবার জাদু ঘরে যাই সবাই সত্য কথা বলে যাই মন পাবেন সবাই সত্য কথা বলে যাই মন পাবেন সবাই কোটি কোটি মানুষ আছে আসল মানুষ নাই রে না আর ঘুষের টাকা কি যে মজা দেশের দরদ নাই রে নাই ঘুষের টাকা কি যে মজা দেশের দরদ নাই রে নাই ঘুষ পাইলে রাজাকারেও মুক্তিযোদ্ধার সনদ পায় এ কথা আমার কথা শুই না যদি রাগ প্রথম আলো পত্রিকা আমি বলার আগে লিখছে হেরে কিছু সিরা দেহাও দেহি তখন তো পারবা না তার মানে কৃষ্ণ করলে কুরু কুরু আমরা কইলে মাকড়ু আমরা হুজুররা তো বড্ড বিপদে আছি যদি একটু সেরাসুটা কামড় গায়ে দিতে বলবে দেখছি হুজুর মানুষ এই মাদ্রাসায় পড়ছে তো সমাজ টমাজ বোঝে না আবার যদি পাঁচশো টাকার দামের বস্তা যা গাই দেয় বলবে দেখছি হুজুর মনে হয় ধান দামি করছেন কই কইবে মনে হয় তাহিরের মতো মিলাদ করে ধান দামি আমরা যেদিকে যাই বিপদ মুসলমান ভাইরা কি আফসোস আজকে আমরা হুজুররা হয়ে গেছি সেই আগের যুগের মানুষ আমরা আগের যুগের মানুষ হয়ে গেছি এখন নাকি আমাদের ডিজিটাল জামানায় আমাদের চেতনা চলে না নাস্তিক্যবাদ স্লোগান দিয়েছে আগের যুগের ধর্ম এই ডিজিটাল যুগে চলে না আমার প্রশ্নের জবাব কে দিবে আগের যুগের ধর্ম ইসলাম হওয়ার কারণে ইসলামকে যদি বাদ দিতে হয় তুই তো মূর্খ গণতন্ত্র ইতিহাস পড়স নাই তোর যে গণতন্ত্র তুই পালস পালন করো সেই গণতন্ত্র তো ইসলাম আসার কয়েকশো বছর আগে আবিষ্কার হয়েছে পুরান যুগের ধর্ম হিসেবে ইসলামকে যদি বাদ দিতে হয় গণতন্ত্রের মুখে আগে সাটা পিড়া করা দরকার ওরা আজকে আমাদের ধর্ম নিয়ে বড্ড বড় বড় কথা কয় আমার বাংলাদেশে রাশেদ খান মেননের মতো কুখ্যাত কুমাঙ্গা নাস্তিক চালাবাস গুলো আজকে আমার বাংলাদেশে দাঁড়িয়ে বলে সংস্কৃতি এরা বাংলাদেশে চলতে দেওয়া যায় না বোরখা এটা সৌদিয়ান সংস্কৃতি ওটা বাংলাদেশে চলতে দেওয়া যায় না তার আমার এই প্রশ্নের জবাব কে দিবে রাশেদ খান মেনন সৌদিয়ান সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতি না হওয়ার কারণে সৌদিয়ান সংস্কৃতি যদি মানা না যায় তুমি যেই তুমি যে রাজনীতি করো তোমার সমাজতান্ত্রিক রাজনীতি রাশিয়ার রাজনীতি ভ্লাদিমির লেনিনের রাজনীতি ওটা বাংলাদেশের সংস্কৃতি নয় ওটা তোমার ভোট নয় তোমার রাজনীতির মুখে জুতা ফিরা করা দরকার থেকে নারীদেরকে বোরখা মুক্ত করতে চাই হিজাব মুক্ত করতে চাই মূল কারণটা কি ও মুসলমান আমার কথার সাথে একবার আওয়াজ দিয়া বলেন তো এই সমাজের ভিতরে ধর্ষণ আগের তুলনায় কমছে না বাড়ছে পর্দা আগের তুলনায় কমছে না বাড়ছে বাড়ছে যে পরিমাণ one piece three piece Kiranmala কটকটিও নিয়ে পর্দা লাগানো তাহলে কি পর্দা আগের তুলনায় কমছে না বাড়ছে কমছে ফলাফল ধর্ষণ বাড়ছে কথা কয় না কেন পর্দা আগের তুলনায় কমেছে ধর্ষণ বেড়েছে এই পুরা পৃথিবী ইতিহাস সাক্ষী যে দেশে যত নগ্নতা সেই দেশে তত পরিমাণ ধর্ষণ আছে আমি আপনাদের কাছে আজকে রিপোর্ট নিয়ে এসেছি কোন দেশে কেমন ধর্ষণ শীর্ষে আছে কোন কোন দেশ কোন দেশে করা বেশি সৌদি আরবের কি অবস্থা পাকিস্তানের কি অবস্থা আমেরিকার কি অবস্থা প্রত্যেকটা কথা আমির ইসলাম রফিকির কথা নয় সারাদিন আজকে পত্রিকা ঘাটাঘাটি করছি অনলাইনে সব পেপার পর্দা না থাকার কারণে কি হয়েছে মুসলমান একবার বলেন তো আপনাদের দিকে যে কলা আছে কলা কলা যতক্ষণ খোলা থাকে ওটা কি নিরাপদ থাকে না খোসা থাকলে নিরাপদ থাকে মোবাইলে যদি আপনার কাভার থাকে কাভার ছাড়া মোবাইলের নিরাপত্তা নাই কাভার থাকলে মোবাইল পড়ে গেলেও কিন্তু ভাঙার সম্ভাবনা কম স্বর্ণ যতক্ষণ পর্যন্ত তারাবদ্ধ করে রাখবা স্বর্ণের নিরাপত্তা পাবি কিন্তু স্বর্ণ যদি আলগা রাখো যে কোনো সময় চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ও মুসলমান সামান্য কম দামি কলা যদি খোসার মধ্যে রাখতে পারো সামান্য কম দামি মোবাইল গুলো যদি তুমি কাভারের মধ্যে রাখতে পারো সামান্য স্বর্ণ যদি তুমি তোমার কাভারের মধ্যে আটকা রাখতে পারো নিরাপত্তার জন্য কপাল পোড়া জাতি তোমাদের কি হইল এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দামি সম্পদ মহিলাদেরকে এখন কলার মতো দামটুকু তুমি দিতে চাইলা না কারণ সবাই একবার বলেন তো শিয়াল কি কখনো চাই মুরগির খাঁচার মধ্যে আটকা থাক কেন কারণ শিয়াল পন্ডিত বড্ড চালাক জানে মুরগি যদি খাঁচার মধ্যে আটকা থাকে আমার পেটের ধান্দা হবে না ধর্ষণের ধান্দা হবে না এজন্য তারা শিয়াল পণ্ডিতের মতো মুরগির মতো তারা মহিলাদেরকেও খাঁচা থেকে তারা বাহির করতে চাই কিন্তু আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে বলেন শোন وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى আল্লাহ রাব্বুল আলামিন সূরা আযাবের 33 নম্বর আয়াতের মধ্যে বলেন খবরদার নারী ঘরের থেকে বাহির হইবা না কিন্তু যদি বাহির হও আগের যুগের নারীদের মতো বেয়াপনার সাথে খবরদার তোমরা ঘরের থেকে বাহির হইবা না যদি তোমরা নগ্নতার সাথে বাহির হও ফলাফলটা কি হবে তোমরা জানো একটু আগে আমি আপনাদেরকে বুঝাইলাম যারা আল্লাহ পাকের বিধান মানে না ওদের অবস্থা কুকুরের মতো হয় ও নারী জাতিরা তুমি একটাবার তাকায় দেখো তোমাকে যে আল্লাহ পাক বানাইছেন কুকুরকে তো সেই আল্লাহ পাক বানাইছেন খুব খেয়াল করবেন তুমি যেমনে খাও কুকুর তেমনে খায় তুমিও ঘুমাও কুকুরও ঘুমায় তোমারও শরীর আছে কুকুরেরও শরীর আছে তুমিও যেমন বাচ্চা দাও কুকুরও তেমনও বাচ্চা বাচ্চা দেয় তুমি তোমার যেমন লজ্জাস্থান আছে কুকুরের তেমন লজ্জাস্থান আছে নারী জাতি তোমার মধ্যে আর কুকুরের মধ্যে তেমন কোন পার্থক্য নাই কিন্তু নারী জাতি তোমার মধ্যে আর কুকুরের মধ্যে আকাশ আর জমিনের একটা পার্থক্য আছে তোমার সম্মান পৃথিবীর সবার চাইতে বেশি কুকুরের সম্মান পৃথিবীর সবার চাইতে কম কারণ তাকে নারী জাতি জানো তুমি ধর্ম পালন করো কুকুর ধর্ম পালন করে না ওরে নারী জাতি দেখবো মাত্র বর্ষ আসবে কুকুর কুকুরগুলো দর্শনের শিকার হয় ওপেনলি মানুষের মধ্যে তাদের সহবাসের জন্য কোন কুকুর একটা কুকুর আর একটা কুকুরের সাথে সঙ্গম করে মুসলমান একটা কুকুর যেখানে সেখানে দর্শনের শিকার হয় কেন নারী কেন জান কুকুরের লজ্জাস্থান আছে মাগার তার জন্য বোরখা নাই তার জন্য পোশাকের ব্যবস্থা নাই তার জন্য তার শরীর লজ্জাস্থান থেকে রাখার ব্যবস্থা নাই যার কারণে ও যেমন কম কম দামি ওর লজ্জাস্থান কম দামি ওর কম দামি লজ্জাস্থান থাকার জন্য আল্লাহ পাক কোন পর্দার ব্যবস্থা করেন নাই ও নারী জাতি তুমি যেমন দামি রে তোমার লজ্জাস্থানটাও তেমন দামি দামি জিনিসকে ডাইকা রাখবা কিন্তু দামি জিনিসকে না ডাইকা তসলিমা নাসরের মতো বেহাপনার সাথে যদি চলো তোমার দেহটা যদি মানুষকে তুমি কুকুরের মতো দেখা দাও তোমার লজ্জাস্থান সরঙ্গা গুলো যদি পরপুরুষকে দেখা দাও উলঙ্গ পোনার সাথে চলার কারণে রাস্তাঘাটের মধ্যে কুকুর যেমন ধর্ষণের শিকার হয় নারীরাও যখন কুকুরের মতো উলঙ্গ পোনার সাথে চলবা তখনই নারীগুলো কুকুরের মতো ধর্ষণের শিকার হইবা যে সমস্ত দেশগুলো বেশি উলঙ্গপনার সাথে চলে তাদের কি অবস্থা আমার পুরা বিশ্বটাকে জরিপ চালিয়ে জাতিসংঘ কর্তৃক প্রকাশিত বিশ্ব ক্রাইম ট্রেন একটি রিপোর্ট পেশ করেছিল দু সালে সেই দু সালের ভাষণে তারা লিখেছে যে রেফারেন্সটা জনকণ্ঠ পত্রিকা সাতাশ অক্টোবর দু সাল ঢাকা ট্রিবিউন সতেরো এপ্রিল দু সাল এটার মধ্যে তার রিপোর্টটা এনেছেন গোটা বিশ্ব জরিপ চালিয়ে দেখা গেছে যেই দেশ যত বেশি নগ্ন সেই দেশ ধর্ষণের চূড়ান্ত পর্যায়ে আছে এর মধ্যে পুরা বিশ্বের মধ্যে সবচেয়ে ধর্ষণ বেশি হয় যে কয়টি দেশ তার মধ্যে প্রথম দশটি শীর্ষস্থানীয় দেশের মধ্যে প্রথম দেশের নাম তারা লিখেছে আমেরিকা প্রতি একশো সাত সেকেন্ডে একজন নারী ধর্ষণের শিকার হয় মাত্র একশো সাত সেকেন্ডে একটা নারী ধর্ষণের শিকার হয় দ্বিতীয় পর্যায়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা বছরে প্রায় পাঁচ লাখ নারী ধর্ষণের শিকার হয় তিন নম্বর আছে সুইডেন চার নম্বর আমাদের পার্শ্ববর্তী দাদাবাবুদের দেশ সোনার ভারত এই দেশে প্রতি বাইশ মিনিটে একটি করে নারী ধর্ষণের শিকার হয় নাউজুবিল্লাহ কইবেন না পাঁচ নাম্বার আছে ব্রিটেন যারা তোমরা মুক্ত চেতনা নাস্তিকবাদ তোমরা যারা মুক্ত চেতনা বলে বলে তোমরা চিল্লাও আর তোমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ দেশ ব্রিটেন তোমরা আজকে নারীবাদীদের পক্ষে কথা বলো তোমাদের মুখে নারীবাদীদের কথা বলাই না কারণ তোমাদের গুরু দেশ ব্রিটেনের মধ্যে সবচাইতে ধর্ষণ দেশের পাঁচ নম্বরে তোমাদের ব্রিটেনের নাম রয়েছে সাম্যবাদীদের পক্ষে কিভাবে কথা বলা হতো তো লজ্জা সরম না এই ব্রিটেন সম্পর্কে বলা হচ্ছে প্রতি পাঁচজন নারী একজন ধর্ষণের শিকার হয় প্রতি পাঁচজন নারী ভেতরে একজন ধর্ষিতা ছয় নম্বর আছে জার্মানি এই জার্মানিতে প্রত্যেক বছর পঁয়ষট্টি লাখ সাত হাজার তিনশো চুরানব্বই জনের ধর্ষণের মামলা আদালতে দায়ের করা হয় কত লাখ পঁয়ষট্টি লাখ এরপরে সাত নাম্বার আছে ফ্রান্স উনিশশো আশি সাল পর্যন্ত এই দেশে ধর্ষণ কোন অপরাধী ছিল না কোন অপরাধ বলতে এই জার্মানিতে এই ফ্রান্সে উনিশশো আশি সাল পর্যন্ত ধর্ষণ এটা যে অপরাধ এটা মনেই করা হতো না আট নাম্বার আছে কানাডা প্রতি সতেরো জনে একজন ধর্ষণের শিকার হয় এরপর নয় নাম্বার শ্রীলঙ্কা এই দেশে যত অপরাধ সংগঠিত হয় এর চোদ্দ ভাগ অপরাধ হয় শুধু ধর্ষণ কেলেঙ্কারিতে এরপরে দশ নম্বর আছে ইথিওপিয়া এই দেশের সাত পার্সেন্ট নারী তারা ধর্ষণের শিকার মুসলমান এই দশ দেশের ভেতরে সৌদি আরব আছে না আর কথা কয় পাকিস্তান আছে না বাংলাদেশ আফগানিস্তান যেই যেই দেশে মুসলিম কান্ট্রি যারা ইসলামের কিছুটা হলো বিধিবিধান পালন করেন এই দশ দেশের ভেতরে কোন দেশ আছে তাহলে বুঝা গেল দুনিয়ার তন্ত্র মন্ত্র দিয়ে গণতন্ত্র সমাজতন্ত্র রাজতন্ত্র সাম্যবাদ পুঁজিবাদ জাতীয়তাবাদ একনায়কতন্ত্র তোমরা সেকুলারিজম ধর্ম নিরপেক্ষতা দিয়ে পুরো বিশ্বব্যাপী তোমরা ধর্ষণের রাজত্ব কায়ন করে তুলেছ পক্ষান্তরে আমার আল্লাহ পাকের ইসলাম ইসলাম তন্ত্র যেই যেই দেশে বানানো হয়েছে সেই দেশ ধর্ষণের পিছিয়ে আসে ধর্ষণ হয় না তেমন না পুরা বিশ্বে তো ইসলাম পুরাপুরি চলেও না সব দেশে পরিপূর্ণ ইসলাম চলে না সামান্য সৌদি আরব সামান্য কিছু ইসলাম মানার কারণে ওই দেশে ধর্ষণের ঘটনা তেমন ঘটেই না যেগুলো ঘটে এগুলো বিচ্ছিন্ন ঘটনা অন্য দেশের তুলনায় ঘটনা ঘটেই না আমেরিকা তো নব্বই পার্সেন্ট নারী নব্বই পার্সেন্ট নারী আমেরিকায় ধর্ষণের শিকার হয় আমরা এই ইতিহাস জানলাম অন্যান্য দেশের ইতিহাস এখন আসলে আমাদের বাংলাদেশের ইতিহাস কি বলছে আমাদের বাংলাদেশের গত দশ বছরে ধর্ষণ কতটুকু বাড়ছে না কমছে এটার রিপোর্ট যদি আপনারা পড়তে শুনতে চান দৈনিক ইত্তেফাক পত্রিকা পনেরো মে দু হাজার উনিশ প্রথম আলু আলু পটল পত্রিকা প্রথম আলো উনিশে মার্চ দু সাল সময় নিউজ একত্রিশে ডিসেম্বর দু হাজার উনিশ এখানে তারা রিপোর্ট পেশ করেছেন দু সালে আমার বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছিল পাঁচশো তিরানব্বই জন দু সালে ধর্ষণের শিকার হয়েছে বেড়ে প্রায় একশো বেড়ে ছয়শো পঁয়ষট্টি জন দু সালে পাঁচশো আট জন দু সালে পাঁচশো ষোলো জন দু সালে সাতশো সাত জন দু সালে আটশো ছিয়াশি জন দু সালে সাতশো চব্বিশ জন দু সালে আটশত আঠারো জন দু সালে সাতশো জন এইটা বৃদ্ধি পেয়ে গত বছর দু সালে আমার বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে চোদ্দশো তেরো জন মানে দ্বিগুণ হয়েছে আর আশ্চর্য হবেন আপনারা গত জানুয়ারির প্রথম তারিখ থেকে আজকের আগ পর্যন্ত অর্থাৎ গতকালকে রিপোর্ট পর্যন্ত বাইশ তারিখের আগ পর্যন্ত গত একশো জন একশো দিনে আমার বাংলাদেশে ধর্ষণের শিকার হয়েছে তিনশত ছিয়ানব্বই জন এই রিপোর্টটা তো হলো যেগুলো মামলা দায়ের করা হয়েছে সেগুলো কথা বুঝে আসছে মামলা ছাড়া কত হাজার হাজার জামার বাংলাদেশে ধর্ষণের শিকার হচ্ছে তার কোনো শেষ নাই আচ্ছা বলেন এই যে ধর্ষণ গুলো হলো কবি মাদ্রাসার মেয়েরা তো কথা ভয় লাগে না যারা বোরকা পরে তারা না এরা কারা এরা মতো বুবুরা এরা তরুদের মতো মেয়েরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বোরকা হিজাব করে না পর্দা করে না তাদের সাথে এই কাহিনীগুলো ঘটে গিয়েছে সামান্য দু একটি বিচ্ছিন্ন ঘটনা যারা কোন নারীকে উত্তপ্ত করার জন্য বোরকা বলবস্ত তাদেরকে উত্তপ্ত করেছে কিন্তু নিরানব্বই পার্সেন্ট নিরানব্বই পয়েন্ট নিরানব্বই ভারত যত ধর্ষণের শিকার হয়েছে সবগুলো ধর্ষণ হয়েছে একমাত্র পর্দা না করার কারণে মুসলমান আফসোস আর পরিতাপের বিষয় আজ আমার বাংলাদেশ থেকে পর্দাকে উঠিয়ে দিয়ে কেউ বা ব্রিটেন বানাতে চাই কেউ বা আমেরিকা বানাতে চাই কেউ বা ভারত বানাতে চাই শুনে রাখেন আমার বাংলাদেশে গৌর গোবিন্দ ডাকে গৌর গোবিন্দ দেশ ছাড়তে বাধ্য হয়েছে ডাকে বাধ্য হয়েছে সেই তসলিমাদের প্রতাপ তারা আমার দেশ থেকে যদি তোমরা পর থেকে উঠিয়ে আমেরিকা বা ভারত পড়াতে চাও আবার একটা মুক্তিযুদ্ধ ডাক হয়ে যাবে তোমরা যারা Motijheel ideal school and college থেকে নারীদের বোরকা উঠিয়ে দিতে চেয়েছো তোমরা যারা উড়না উঠিয়ে দিতে চেয়েছো তোমরা কারা তোমাদের ইতিহাস আমাদের হাতে হাতে আছে ইতিহাস শোনেন সমকাল পত্রিকা তেরো নভেম্বর দু হাজার আঠারো শিরোনামগুলো পূর্ব বিস্তারিত বলার সুযোগ নেই ধর্ষণ কারা করে কারা ধর্ষণ করে বাস্তব ইতিহাস পত্রিকাগুলো লিখেছে আমি রিজন রফিকের প্রতি রাগ করে লাভ নাই আমি পত্রিকার কথা বলি কলেজ শিক্ষকের ধর্ষণে পঞ্চম শ্রেণীর ছাত্রী অন্তঃসত্ত্বা মানে পেটটা মোটা হয়ে গেছে বাংলা ট্রিবিউন বাইশে ফেব্রুয়ারি দু হাজার বিশ গাজীপুরে শিশু ছাত্রীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক গ্রেফতার দৈনিক ভোরের কাগজ চার নভেম্বর চার নভেম্বর দু হাজার চোদ্দ বাউফলে প্রথম শ্রেণীর দুই ছাত্রী ধর্ষিত প্রথম প্রধান শিক্ষকের হাতে দুর্দান্ত গতিতে এগিয়ে চলেছে সোনার বাংলাদেশ দৈনিক ইত্তেফাক বাইশে ফেব্রুয়ারি দু প্রধান শিক্ষকের বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ কালের কণ্ঠ পত্রিকা সাতই ডিসেম্বর দু দিনের পর দিন তৃতীয় শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ অভিযুক্ত শিক্ষক আটক দৈনিক নয়া দিগন্ত বাইশে ফেব্রুয়ারি দু হাজার বিশ একা পেয়ে ছাত্রীকে যৌন হয়রানি শিক্ষক গ্রেফতার দৈনিক সমতাল বাইশ এপ্রিল দু হাজার উনিশ গোপালগঞ্জে গৃহ শিক্ষকের বিরুদ্ধে চতুর্থ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দৈনিক ইনকেলাব ষোলো সেপ্টেম্বর দু চার বছর ধরে ছাত্রীকে ধর্ষণ করলো শিক্ষক দৈনিক আনন্দবাজার পত্রিকা অনলাইন সংস্করণ পনেরো বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগ দৃষ্টিহীন দুই শিক্ষকের বিরুদ্ধে মানে কানা শিক্ষকেরও ধর্ষণ করছে বাংলাদেশ জার্নাল বাইশে ফেব্রুয়ারি দু হাত পা বেঁধে ছাত্রীকে ধর্ষণ করলেন শিক্ষক দৈনিক ইত্তেফাক পত্রিকা বাইশে জুন সাতাশে জুন দু হাজার উনিশ সিদ্ধিরগঞ্জে অন্তত বিশ ছাত্রীকে ধর্ষণ দুই শিক্ষক গণধোলাই ও র্যাবে সফল দুর্দান্ত গতিতে এগিয়ে যাচ্ছে সোনার বাংলাদেশ ধর্ষণের গতিতে এই ধর্ষণগুলো কারা করেছে এই ধর্ষণগুলো তারা করেছে যারা নারীদেরকে পর্দার মধ্যে রাখতে চাইনি তারা এই ধর্ষণগুলো করেছে কারা যেই মালিক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এক সময়কে ধর্ষণ করে সেঞ্চুরি চাই সেঞ্চুরি করে মিষ্টি বিতরণ করেছিল সেই লম্পট শিক্ষক আজকে আমার সমাজে শিক্ষকের রূপ ধারণ করে ছাত্রীদের লাঞ্ছিত করা ধর্ষণ করা উন্মুক্ত হয়ে আছে যারা দিনের শিক্ষক হওয়ার যোগ্য কোন সোনালী আদর্শবান সন্তান শিক্ষক হওয়ার যোগ্য আজকে তারা আমার সমাজে বড় বড় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ওট পেতে তারা লম্পট শিক্ষক গুলো বসে আছে মুসলমান আমি আপনাদের কাছে বলছি এই সমাজের ভেতরে যখন মসজিদে ঢোকে দেখবেন পাগড়ি মাথায় দিয়া জুব্বা গায়ে দিয়া পুরা আব্দুল কাদের হয়ে ঢুকছে কথা হয় না কেন কিছুক্ষণ পরে যখন জুতা চুরি করছে ইচ্ছা মতো গণ খাইছে না কথা বলে না কেন আমার সমাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ পদ হলো শিক্ষক শিক্ষকের মর্যাদা সবার মাথার উপরে সেই শিক্ষক যদি আমার সমাজের নারীদের বোরকা মুক্ত করতে চাই সেই শিক্ষক যদি নারীদের কর্ণ মুক্ত করতে চাই সেই শিক্ষক যদি আমার নারীদেরকে উলঙ্গ পুরার সাথে উলঙ্গ করে নারীদেরকে দর্শন করে শ্রোতাচরকে যেমন গণ তোলাই দেয় লম্পট শিক্ষকগুলোকে জুতা ফেলা দরকার আল্লাহ পাকের বিধান আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছেন ধর্ষণ কমাতে চাও ট্রিটমেন্ট আল্লাহ পাক দিয়েছেন সুবহানাল্লাহ বলেন না পবিত্র কোরআন শরীফ যদি আপনি পড়েন সূরা আযাবের 32 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ইয়া নিসান নবী মিনান নিসা হে নবীর পত্নীগণ নবীর স্ত্রীগণ খবরদার তোমরা অন্য নারীদের মতো নও তোমরা খবরদার উলঙ্গপনার সাথে চলবা না পরিবার দায়িত্বশীল আমার স্বামী বাড়িতে নাই যখন উনি বাড়িতে আসবে আপনি তখন ফোন করবেন এর আগে ফোন দিবেন না ওই দোলাবে কাজ লাগবে কর সুযোগ পাবে হাত বাড়ানো তো দূরের কথা আল্লাহ পাক বলেন মেয়ে জাতি নারী জাতি তোমরা কথাবার্তা নম্রতা তোমরা কথাবার্তাকে সেভাবেই তোমরা বলবা যেন কোন পুরুষ তোমাদের আকৃষ্ট না হতে পারে তোমরা চলবা খুব ধীরে সুস্থে চলবা তোমরা মাথা উঁচু করে ওভাবে চলবা না তোমরা নরম মেজাজে থাকবা তোমরা সব সময় নিজেদের মাহারামদের কাছে নম্রতার সাথে থাকলেও গাইরে মাহারামদের সামনে এত মিষ্টি আলাপ তোমরা করবা না তাহলে যাদের অন্তরের মধ্যে রোগ আছে ব্যাধি আছে তারা তোমার প্রতি আকৃষ্ট হয়ে পড়বে তখন তোমার আই লাভ স্লোগানটা দিবে আল্লাহ পাক পরে সুরা আযাবের 59 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক বলেছেন হে রাসূল আপনি মান্দা নারীদেরকে বলে দেন ইয়া আইয়ুহান নবী قل لأزواجك وبناتك ونساء المؤمنين يدنين عليهن من جلابيبهن ذلك أدنى أن يعرفن فلا يؤذين ও নবী এই সমাজের মা- মানুষগুলো তারা ধর্ষণ কমাতে চায় ইফটিজিং কমাতে চায় হে রাসূল আপনি তাদেরকে বলে দেন তারা যেন তাদের তারা যেন তাদের মুখের উপর একটা জিলবাব একটি পর্দা ঢেকে দেয় তারা যেন ইংলিশম্যান বক্তাদের ফতোয়া শুই না তারা যেন মুখটাকে উলঙ্গপনার সাথে না খুইলা চলে রাগ হবে তো এখন রাগ হইলে কিচ্ছু করেন না আজকে আমার সমাজে ইফটিজিং এর বিরুদ্ধে আইন পাস করেছেন আপনারা ধন্যবাদ জানাই আমার একটি গুরুত্বপূর্ণ আইন আপনারা করেছেন কিন্তু যেই দিন পর্যন্ত আমার বাংলাদেশে আপনি এক গ্লাস দুধ রেখে দুধের মধ্যে একটা কলা দিয়া বিড়াল চাচারে বললেন বিড়াল খবরদার দুধটা রেখে যাচ্ছে তুই খাইস না তুই গোসল করে আসবে আপনি দুধ করা দিয়া বিড়ালের সামনে আপনি গেছেন গোসল করতে যখন আপনি আসছেন আইসা দেখছেন সব খেয়ে শেষ করা হয়েছে আপনি যদি জিজ্ঞেস করেন কিনে তুই খাইলি কে তোর গুষ্টি মারি তোর অনুরোধে কথা হয় না কেন তুমি যতই তাকে ভয় দেখাও যতক্ষণ পর্যন্ত তুমি ওই দুধ করার মুখটা ঢাকবে না ততক্ষণ পর্যন্ত বিড়ালের কাছ থেকে তোমার দুধ করা যেমন পাই থাকে না যতক্ষণ পর্যন্ত আমার বাংলাদেশের নারীদেরকে ভোরকের মধ্যে আবদ্ধ করার বিধিবিধান চালু না করবেন সারা জীবন ইফিজিকের বিরুদ্ধে আইন পাশ করে কোনো লাভ হবে না হবে না পবিত্র কোরআন শরীফ আল্লাহ পাক বলেন হে রাসূল وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظهر منها وليضربن بخمرهن على جيوبهن আল্লাহ পাক বলে হে নবী আপনি প্রত্যেকজন ইমানদার নারীদেরকে বলে দেন তারা যেন তাদের পক্ষ দেশে একটি ওড়না ঢেকে রাখে সমস্ত মুসলমান আওয়াজ করে বলেন মেয়েদের বুকের উপরে ওড়না দেওয়ার বিধান এটা কার আরো যারা বলেন কার আজকে আমার সোনার বাংলাদেশ বাংলাদেশের প্রাণ কেন্দ্র মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সামনে নারীদেরকে যারা বোরকা মুক্ত করতে চাই অন্যা মুক্ত যারা করতে চাই বাংলাদেশের পনেরো শতাংশ বাংলাদেশের ষোলো কোটি মুসলমান আমরা জানতে চাই এরাই এত বড় সাহস পেল কোথায় আমার বাংলাদেশ থেকে তারা সমাজ থেকে তারা অন্যকে মুক্ত করতে চায় প্রশাসনের কাছে অনুরোধ আপনারা এদের জবান কি স্তব্ধ করেন আল্লাহর বিধানের বিরুদ্ধে তার অবস্থা নিয়ে নারীদেরকে না উঠে দিতে চাই ওদেরকে আপনারা অতি দ্রুত ওদেরকে সাবধান করেন আর যদি না পারেন আমাদের কাছে চলেন সুতা ফিরে করে দিয়ে চামড়া তুলে ফেলবে মুসলমান আমার মুসলমানদের বাংলার জমিন থেকে কেউ বা বোরকা উঠাতে চাইবে কেউ বা নিকাম উঠাতে চাইবে আর মুসলমান চুপচাপ বসে থাকবে এটা অসম্ভব ব্যাপার এটা কোনোদিন সম্ভব হবে না বাংলাদেশের সব মানুষের নাম বদলাতে পারে বইয়ের পাতায় স্বাধীনতা সংগ্রাম বদলাতে পারে বঙ্গোপসাগরের সব পানি যেতে পারে শুকিয়েও গোটা রাজধানী গিলে নিতে পারে বুড়ে গঙ্গার ঢেউ সুন্দর বন কেটে হতে পারে ইটের ভাটার লাকড়ি শিল্পপতিরা দেউলিয়া হয়ে খুঁজতে পারেন চাকরি চোরগুন্ডারা পেয়ে যেতে পারে মন্ত্রীর মরে যাতা আইনের ফাঁকে কালো টাকা এসব হয়ে যেতে পারে সাদা অনেকেই বলে এই দেশ নাকি হুজুকে জাতির দেশ দমই দমই বদলাই এর রং পরিবেশ তাই বলে ইসলাম তো এদেশে কখনো হবে না শেষ ইসলাম এ মাটির পরতে পরতে জনপদে ঘরে ঘরে ইসলাম এ জাতির নব্বই ভাগ মানুষের অন্তরে ইসলাম নিয়ে কেউ খেলে এমন শক্তি নেই আর কিছু থাক না থাক এদেশ ইসলাম থাকবে আমরা সবকিছু সহ্য করতে পারি কিন্তু আমরা আমাদের কালেমাকে উঠিয়ে দিই আমাদের ইসলামকে উঠিয়ে দিবে এটা আমরা মুসলমানরা সহ্য করতে পারি না কখনো ওইটা মুসলিম সেই ইতিহাসকে তোমাদের মনে পড়ে না তুমি নাকি প্রতি আমি তোমার কি বিশ্বাস হয় না আমি যে নবী বলে না না তোমার বিশ্বাস হয় না কেন আমার মোহাম্মদ রসুল্লাহ বলেছেন তিনি হলেন হাতামন নবী লা নবী আবাদি বলেছেন আমি শেষ নবী আমার পরে আর কোনো নবী নাই মুসলমান আওয়াজ করে বলেন না মুহাম্মদের পরে আর কেউ কি নবী আছে গোলাম আহমদ কাদিয়ানি নবী হতে পারে মুসলিম যদি আমার না মানো মনে রাখবো আমাকে না মানলে তোমাকে আগুনের মধ্যে পুরা দিব বলে আগুনের মধ্যে পড়তে তৈর কিন্তু মুহাম্মাদের ধর্ম থেকে এক বিন্দু পরিমাণ আমি সরে যেতে পারবো না সুবহানাল্লাহ বলেন মুসলমান সবাই আওয়াজ করে বলেন তো ইমানদারদের হেফাজত করেন কে আমি আমার বাস্তব জীবন ইতিহাস শুনাইতেছি গত তিন মাস আগে আমার উপরে যখন মানিকগঞ্জের পীর সাহেবের মরিদরা যখন হামলা করেছে রাত দেড়টার সময় তিরিশ থেকে পঁয়ত্রিশ জন মানুষ আমার গাড়িটা থামায়া অতর্কিত হামলা করলো আমার উপরে ওই সময় তারা পুলিশের কোনো ডিউটি ছিল না হঠাৎ করে বাসা থেকে এক পুলিশ হিসাব ডিউটির উদ্দেশ্যে থানার দিকে যাইতেছে আমাকে দেখা একটা দৌড় দিয়ে এসে আমাকে জড়িয়ে ধরলেন অথচ পুলিশের ওখানে কোনো ডিউটি নাই আমাকে এসে জনায় ধরছে জানোয়ারের লোকেরা ওই পুলিশটার উপরেও হামলা করেছে জালেমগুলো পুলিশেও ছাড়ে নাই তাকেও মারছে আমাকে জড়ায় দইরা বলে হুজুর আপনার ছাড়বো আপনাকে ছাড়লে ওরা আপনাকে মাইরা পালাবে আমার জীবন চলে যায় যা কিন্তু আপনার শরীরে কোনো টাচ হতে আমি জীবনে কখনো দিব না সোহার আল্লাহ বলে না ওখানে তো পুলিশের কোনো ডিউটি ছিল না আসলেন বা কেন আমাকে বা জড়াইলেও জড়াইলে ধরলেন বা কেন আমাকে জড়াইয়া উনি বা মারও খাইলেন কেন ওরে মুসলমান কারণকে জানো আমি বলছি না আমি অনেক বড় আল্লাহ বলা তবে এতটুকু দাবি করতে পারি আমি ইমানদার আমি গাইরুল্লাহকে বিশ্বাস করি না আমি বাতিলের সামনে কোনোদিন মাথা নত করি না আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুর মালাইকা ওরে দুনিয়ার মানুষ রে দুনিয়ায় কেউ যদি সরকারি দলের লোক হয় কেউ বা এমপি হলো মন্ত্রী হলো তার বডির নিরাপত্তার জন্য সামনে পুলিশ পেছনে পুলিশ যদি কেউ ধনী মানুষ হয় তার জন্য কত সিকিউরিটির ব্যবস্থা আছে কত দারওয়ান তার পেছনে থাকে কিন্তু মুসলমান ক্ষমতা যতদিন থাকে সিকিউরিটি ততদিন থাকে ক্ষমতা নাই সিকিউরিটিও নাই এই জন্য আমি বলি এই সমাজে যার মাথায় তেল আছে তার মাথায় তেল দেওয়ার মানুষের অভাব নাই যার মাথায় তেল নাই ওর মাথায় কেরোসিন ঢালার মতো মানুষ নাই নেতা গো যে যখন তোমার ক্ষমতা ছিল তোমার পেছনে কত কর্মী যে দৌড়াইছে কত কর্মীরা তোমার ব্যাপারে স্লোগান দিয়েছে আমার নেতার কিচ্ছু হলে জ্বলবে আগুন ঘরে ঘরে ক্ষমতা নাই ওই স্লোগানও পাল্টা গেছে আমার নেতার কিচ্ছু হলে জ্বালানো আগুন রান্না করে কত ভয় লাগে মুসলমান যুবক গত কয়েকদিন আগে বাংলাদেশে একটা দিবস গেছে ভ্যালেন্টাইন ডে বিশ্ব ভালোবাসার কপালে ঠাড়া ভরা দিবস যদি বলেন কেমনে কারা বসছে জানো কি যুবক কত মেয়ে কত ছেলেরা আমাদের কাছে অভিযোগ করে হুজুর যখন টাকা ছিল আমার টুনটুনি রে আমার সরিনা আমার আমার সাবিনারে কত টাকা জামে দিয়েছে হুজুর কিন্তু এখনো চাকরি নাই প্রেম নাই কত মায়া জানো যুবক রে আমার কথাগুলো লেখা রাখো ব্রেনের মধ্যে রেকর্ড কইরা বালিশে মাথা রাইকা ভাই বাদে এই দুনিয়ার দুনিয়াদার নারী জাতিরে তুমি চেনো না এরা প্রেমের সময় খুঁজবে নায়ক সাকিব খান সালমান খান আর বিয়ের সময় খোঁজে টাকাওয়ালা কালাসান তুমি ভালোবাসা কইবা আই লাভ সে তোমার লগে নিবে শুধু ভাব তুমি তারে তুমি তার পেছনে উড়াইবা জনমের মতো টাকা বিয়ের সময় সে তোমার দিবে ইচ্ছা মতো সেটা তুমি তারে বলবা জান সে তোমার ঘুরাইতে ঘুরাইতে করবে পেরেশান হয়রান সাবধান সাবধান যুবক সন্তান অবৈধ ভালোবাসার মধ্যে থাকে সদা ইবলিস শয়তান যুবক রে এই দুনিয়ার নারীদের পিছনে তো এরা কিন্তু যতদিন তার ফ্লাক্সি নোট করে দিতে পারবা যতদিন বিকাশ করতে পারবা ততদিন তোমার প্রেমিকা থাকবে বিকাশ করার মতো কেয়া নাই ফইনের গোলা এখন এর কবলে আর প্রেম জোটে না উল্টা হারাম সম্পর্ক কইরা যদি বিয়া করো যুবক সন্তান ভালো কইরা মনে রাখবি হারাম সম্পর্ক কইরা বিয়ে করলে জীবনে কোনোদিন আরাম পাবা না যে মেয়েটা তোমার প্রেম প্রেমের আগে যেই মেয়েটা তোমার সাথে বিয়ের আগে অবৈধ রিলেশন করছে ওই মেয়েটা তোমার সাথে অবৈধ সম্পর্ক করেছে বিয়ের পরে ওই মেয়েটা অন্য ছেলেদের সাথে অবৈধ রিলেশন যে করবে না তার বাকি গ্যারান্টি আছে এই জন্য আমি বলি যুবক রে রাগ কইর না পর্দার আড়ালের যুবতী বোন যারা প্রেম করো রাগ কইর না আমি বলি তিন শ্রেণীর মেয়েদেরকে কখনো বিয়া করবেন না নায়িকা গায়িকা প্রেমিকা কালকে সকাল থেকে আর উপায় নেই চাচা ঠিক নেই চাচা কালকে সকাল থেকে আর উপায় নেই যুবক যুবতী যারা রিলেশন করে দেখবেন ইচ্ছা মতো ফেসবুকে লেখালেখি শুরু করে দেবে কি কইল কি সব শেষ কিন্তু যুবক এটাই তোমার জীবনের চরম বাস্তবতা যে মেয়েটার লগে পাঁচটা বছর প্রেম করেছ পাঁচ মাস এক বছর দুই বছর যে মেয়েটার লগে তুমি প্রেম করলা ওই মেয়েটার ঘাড়ের লগ লগ হয়ে যাই তারা বিয়ার পরে তোমার কথায় এখন চলে না একলা বৈশা বৈশা গান গাবি ও টুনির মা টুনি কথা শোনে না মুসলমান ভাইরা রাত অনেক বেশি হয়ে গেছে সাড়ে মুসলমান ভাইরা কতগুলো বুঝবার চেষ্টা করেন আমি বুঝাইতে চাচ্ছি না অনেক নেতারা তো ভাবে ফুলে থাকে আরে আমার পেছনে কত কর্মী আমার পেছনে কত কর্মী আছে ডাক দিলে হাজার হাজার মানুষ দৌড় দেয় ক্ষমতা নাই এখন তোমার পেছনে একটা কুত্তাও দৌড়ায় না দুনিয়াদার মানুষের অনেক নেতার আসবেন আসলে আসে দেখবেন ইলেকশনের আগে কত নেতা যে কত বড় বড় হাজি হয় কিন্তু ক্ষমতায় যাওয়ার পরে টাটকা ফরমালিন মুক্ত পাজি হয় ভোটের আগে নেতা আইয়া কইতেছে চাষা লন পাঁচ হাজার চাচা তো বেজায় খুশি কিরে বাতি যা তুই দেখি ভালো হয়ে গেছিস গা চাচা আমি খারাপ ছিলাম কবে কই যখন যে সরকারি লিপের টাকা চাউলের টাকা চুরি করতি তখন তুমি ভাবা ছিলি কই চাচা এই যে দেখেন মাথায় টুপি লাগাইলাম মোহাম্মদের টুপি এই যে মোহাম্মদের দাড়ি লাগাইলাম মোহাম্মদের পাঞ্জাবি লাগাইলাম হজ কইরা আল হাজ নামের শুরুতে লাগাইলাম নামাজ কইরা কিন্তু নামাজি লাগাই না হজ কইরা আল হাজ লাগায় কারণ নামাজ পড়তে টাকা লাগে না হজ করলে মানুষ বুঝবে টাকা খরচ কইরা হজ করতে গেছে তালাশ কইরা দেখা গেল হজের টাকাটাও গম চুরি করার চেয়েছিল সাসা মনে মনে ভাবতে যে এত বড় বুজুর্গ এরা দেখবেন আবার ভোটের পরে ক্ষমতায় যায় হ্যাঁ? আমাদের মতো হুজুরদের ব্যাপারে তাই হুজুররা ধর্ম নিয়ে ব্যবসা করে আরে বাবা হুজুররা কোনোদিন ধর্ম নিয়ে ব্যবসা করে না ধর্ম নিয়ে যদি ব্যবসা করে থাকে তারাই করেছে তারা ইলেকশন আগে মাথায় টুপি দিয়া মুখে তারি রাইকা মানুষের তারে তারিখা ঘুরে আর বলে ধানের শেষে বিসমিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নৌকার মালিক তুই আল্লাহ আল্লাহ বিল্লাহ সুগান ধর্মতারিখে যারা ইসলামের বারোটা বাজায় ওদের চাইতে ধর্ম ব্যবসায়ী হতে পারে না এরা আবার কয় মোল্লার দৌড় মুষ্টি পর্যন্ত আছে না নাই আমি বললাম তোদের সারিয়ার কবিদের দৌড় তো মুরগি পর্যন্ত কথা হয় না কেন তোদের রাশেদ খান মেননের দৌড় সাদাবাজি পর্যন্ত তোদের তসলিমার দৌড় ইন্ডিয়া পর্যন্ত ওখানে জুতা বিটা কথা কয় না কেন আমাদের দোর মসজিদ পর্যন্ত এটা আমরাও মানি তোমাদের দোর কোন পর্যন্ত এটাও কম জানি না হসপিটাল থেকে যখন ফিরে দেয় আখিরি খাউন খাতি বাঁচবি না পরামর্শ করবে এমন এইসব হুজুরে হাত দিয়ে রাখো হুজুর আমার শেষ হুজুর হসপিটাল থেকে ফিরাই দিয়েছে আপনি ছাড়া উপায় না হুজুর একটু দোয়া করে তোর দোর তো মোল্লা পর্যন্ত কথা হয় না কেন তোর যখন মরণ হয় মরার পর শেষ ঠিকানা তোর মোল্লার সামনে জানাজা পর্যন্ত অতএব এই কথা বলা চাই তোমাদের দৌড় মূল্য পর্যন্ত মোল্লাদের দৌড় মসজিদ পর্যন্ত মসজিদের দৌড় আল্লাহ জান্নাতুল ফিরদাউস পর্যন্ত আজকে কিছু কিছু পাবলিক কিছু কিছু ভাই আমাদের ব্যাপারে বলেন আমরা নাকি খয়রাতি মোল্লা আমরা কওমি মাদ্রাসায় পড়িয়া খয়রাত করা খাইছি সেই লেখাপড়া কইয়া আমরা শিক্ষিত হয়েছি তো আমাদের একটা গর্বের ব্যাপার খয়রাতে খাওয়ান খায়া কৌমি মাদ্রাসার হুজুররা মদিনাওয়ালার ইসলাম শিখছে আর তোমরা তো আমাদের ঘাম ঝরানো করের টাকা ট্যাক্সের টাকা সরকারি সেই টাকা দেয়া ফ্রি বই কিনা ফ্রি বলে শিক্ষকের বেতন না দিয়া সরকারি ভাবে তোমরা লেখাপড়া করি না আমরা তো খৈরতি খাবার খেয়ে মদিনা ইসলাম শিখেছি আর তোমরা আমাদের খাবার খেয়ে সরকারি খাবার খেয়ে শিক্ষা খ্রিস্টানদের শিক্ষা তোমরা গ্রহণ করেছো আমরা তো খয়রাতি শিক্ষা পেয়ে খয়রাতি শিক্ষাওয়ান খেয়ে আমরা মদিনাওয়ালার লেবাস পেয়েছি আর তোমরা সরকারি খাবার পায়া প্রতিবন্ধীদের তো সরকারি খাবার দেয় আর কথা হয় না কেন তোদেরও সরকারি খাবার দেয় পড়ালেখার খরচ দেয় তো তোদের মধ্যে আর প্রতিবন্ধীদের মধ্যে পার্থক্য কোথায় আমরা খয়রাতে খাওয়ান খাইলে আমরা তো প্রতিবন্ধী না আরে কথা হয় না কেন তোমরা আজকে সরকারি খাবার খায়া কৌমি হুজুরদের ব্যাপারে কথা নাও আমরা চামড়া কালেকশন করি আমরা টাকা কালেকশন করি হ্যাঁ হ্যাঁ এটা আমাদের গর্ব আমাদের অহংকার আমরা সারাদিন কুরবানির দিনে স্ত্রীর ভালোবাসা ছেড়ে দিয়ে সন্তানের ভালোবাসা ছেড়ে দিয়ে কুরবানির চামড়া কালেকশন করে সেই টাকা দিয়া গরিব মিসকিন অসহায়ের মুখে এক মুঠো খাবারের ব্যবস্থা করে দেই আর তোমরা সরকারি খাবার খায়া টেবিলের নিচ দিয়ে এতিমের কাছ থেকে ঘুষ খাও তোমরা আবার আমাদের বিরুদ্ধে কথা কও আফসোস আমরা হুজুর কাছে কত বিপদে আছি আমাদের চতুর্দিকে বিপদ আমাদের যশোর অঞ্চলে একটা কথা আছে পাবলিকের মুখে মুখে থাকে জালার জ্বালাই বাসি না ঘরে ঢুকছে সাপ আর এক জ্বালাই মরি আমি বউ আমারে কয় বাপ ঘরের মধ্যে সাপ ঢুকছে তো এখন বয়তে বউ এসে স্বামীর দিলে আব্বা আমার বাসা স্বামী তখন ডাইকে কয় না ঘরে ঢুকছে সাপ আর এক মরি আমি কই বাপ আমাদের আজকে আমাদের সমাজে কিছু কিছু মুসলমানের বাচ্চারা আমাদের বিরুদ্ধে কথা কয় ওই যে এক কোয়ালিটিটা আছে খাজা বাবা আটরশি চন্দ্রপাড়া দেওয়ানবাগ আমাদের মতোই টুপি আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে দেওয়ানবাগি দেখবেন মাথায় টুপি মুখে দাঁড়িয়ে যে সুন্দর দেখা যায় ওনার কিন্তু আর একটা জিনিস আছে দিস ইজ দ্য বুড়ি এত বড় বুড়ি মনে হয় যেন পুরা দিনাজপুর জেলার বুড়ি মধ্যে এরা এসে এখন আমাদের বিরুদ্ধে কথা কয় আমার উপরে যখন হামলা করেছিল মানিকগঞ্জের পীরের মুরিদরা কারণ কি জানেন একটাই কারণ তাদের শিরিকের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম তাদের বেদাহাতের বিরুদ্ধে আমি কথা বলেছিলাম আমার সমাজে তো কত পীর আছে কত বাবা ওরে বাবা বাবা রে বাবা হাজার হাজার বাবা লাখ লাখ বাবা মাঝে মানিকগঞ্জে গেছি আমার একজনকে হুজুর আমাদের এলাকায় সাড়ে বান্নটা পীর আছে বললাম সাড়ে কেন হুজুর এক পীর আছে ঠ্যাংটুং নাই তো এটার গাড়িটা অর্ধেক বানা হয়েছে চট্টগ্রাম একটা মাজার আছে ডাইল চেন বাবা আর একটা পীরের নাম হলো কুত্তাশা কিরে কুত্তাশা কেন এক বাবা ছিল কুকুর পুষতো এই কুকুরটা ঝাড়া করে মারা যাওয়ার পরে হেডারে কবর দেওয়া নাম দিয়েছে হজরত কুত্তাশা মাজার বিনা পুঁজির ব্যবসা বোঝেন না এই বাংলাদেশে ইয়া বাবার যেমন অভাব নাই পীর বাবারও অভাব নাই কথা হয় না কেন এরা হিসাব বাবার লক্ষ্য করে আবার বাবা তুমি কোথা তুমি নবী নাউজুবিল্লাহ আজকে কইলাম নিয়ে বাবা তুমি কোথা তুমি নবী তুমি ভান্ডারি বাবা তেল সালা চলে না রেল গাড়ি আমি মনে মনে ভাবলাম তোর বাবা যদি আল্লাহ হয় বাবা যদি রসুল হয় তাহলে কত দামি এত দামি জিনিসের সাথে রেলগাড়ি কি সম্পর্ক রেলগাড়ির কথা কইলি নিশ্চয়ই কোনো কারণ আছে আমি ফলাফলটা গবেষণা কইরা কই যা পাইলাম একটা রেলগাড়ির চাকা যেমন শক্ত সারাদিন পাম দিলে যেমন রেলগাড়ি চাকার মধ্যে পাম ঢুকে না ভান্ডারে বাবা সরিয়ে চাইয়া মারে মদির গাঞ্জা টানতে টানতে মারে পথে গাঞ্জা টানতে টানতে ভান্ডারে বাবার অন্তরটা এখন রেলগাড়ির চাকার মতো শক্ত হয়ে গেছে রেলগাড়ির চাকার মধ্যে যেমন পাম না ভান্ডারি বাবার অন্তরের মধ্যে এখন আর কালেমা ইমান আর আমল ঢোকে না আবার কয় আমগো বাবার চরিত্র ফুলের মতো পবিত্র আমি বললাম ন ন তুমগো বাবার চরিত্র ইয়াবা বাবার মতো পবিত্র নামাজ পড়ে না গাঞ্জা টানে গাঞ্জা টানতে টানতে একটা সাপা ভাঙ্গা পরে হিরোয়ালের মতো হয়ে গেছিল আমি পড়তাম এখানে কি ছিল বাবা হায়দার আলী কি আলী পঁয়তাল্লিশ বছর বছর করে যে রাস্তা দিয়ে হেঁটে যেত ওই রাস্তা অন্তত আধা ঘন্টা যাওয়া যেত না মনে হয় কোনো বাথরুমে টাঙ্কি নিয়ে গেছিলেন এদের এক বাবা এখন তাদের বাবা কি এক একটা গান যে বানায় বাবার নিয়া আল্লাহর মানে পীড়িত নাই সব পীড়িত এখন বাবার সাথে বাবার কয় বাবা আমি কাহার লাগি সাজাইলাম কুঞ্জ যত নন্তরে আছে না আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে আহাইলানা আইলানা গো মুর্শিদ আহাইলানা আইলানা গো দয়াল আমাহারি গো রে আমি কার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে ঠিক এর আগে বাবার জন্য কুঞ্জ বাসর সাজাইছিল বাবার নাকি আসে নাই তো বাবা কবরে ঠাড়া বসে আইব কেমনি কি একটা বন্ধ বন্ধ যাওয়ার সমাজে আবার গান গায় বাবার লগে নাকি পীড়িত করছিল বাবা নাকি ছেঁকা দিয়ে বাঁকা করে রাখছে গান গাইতেছে পিহিরিতি শিখাইয়া কেন গেলি চলিয়া বাবা নাকি পীড়িতি শিখায় ভাবছে আমি তারে ভালোবাসি আমি তারে ভালোবাসি পাইলাম না তারে আমি তার লাগি সাজাইলাম কুঞ্জ যতন করে এমন করে যেন মুখের ওর খারাপ শুরু সুন্দর একটা জবান করে সুন্দর করে ডাকতে আল্লাহ রে কত সুন্দর আল্লাহ আল্লাহ আল্লাহ সুন্দর থেকে হেফাজত করে হিন্দুরা মাঝে আমি মাদারীপুর গেছে এক ফিলে আমার একজন কইতেছে আমাদের এলাকায় একটা গাব গাছ আছে থাকতেই পারে অসুবিধা কোথায় হজর গাব গাছের বয়স একশো একশো বছরের উপরে সমস্যা হজর গাব গাছের নিচে মানুষ গাব গাছের গোড়ায় দুধ কলা যায় গাব গাছকে সামনে করে আমি বললাম গাব গাছটার এখন কি অবস্থা হজর একটু একটু ঢোলে পড়ছে এমন হচ্ছে ও বিপদে পড়ছে তো এই জন্য ঢোলে পড়ছে তোরা দুধ কলা দেশ বেচারা খেতে পারে না এই জন্য মনে হয় বিপদে পড়ছে আশ্চর্য ব্যাপার মুসলমানরা কুত্তাকে বাদ ডাকে হিন্দুরা দুর্গা মায়ের পায়ে গিয়ে সেজদা দেয় মুসলমান দরগা বাবার কাছে গিয়ে সেজদা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়ে সন্তান চাই মুসলমান দরগা বাবার কাছে গিয়ে সন্তান চাই হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়ে দুধ করা দেয় মুসলমান দরগা বাবার কাছে গিয়ে দুধ করা দেয় হিন্দুরা দুর্গা মায়ের কাছে গিয়ে শান্তি চাই মুসলমান দরগা বাবার কাছে গিয়ে শান্তি চাই ওই হিন্দু এই মুসলিম কোনো তফাৎ নাই বাবার কাছে বাবা আব্বা একটা সন্তান দিই তালাশ করে দেখলাম বাবার কবরে ঠাড়া করছিল বাবারই সন্তান সন্তান তার মালিক কে আর জোরে কন্যা কি আল্লাহ আমাদের সই সমস দান করেন কোথার থেকে কোথায় আসছিলাম বলছিলাম এই দুনিয়াতে আপনার আমার আপন বলে কেউ না এই বাপকে যতই ডাকো ওই শেষ বেলায় গান গাওয়ার লাগবে যে বাবা আইলানা আইলানা মুর্শিদ আমারই লবে অথচ আল্লাহ বলে বন্দা মন তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি দিরাআ ও বান্দা আমি আল্লাহর দিকে আস্তে আস্তে যদি আসো আমি আল্লাহ দৌড়তে আমার রহমের বুকের মধ্যে তোমার উঠায় নেব সেই আল্লাহরে বাদ দিতে বাবার কাছে যাচ্ছে মুসলমান ভাইরা কতগুলো বুঝার চেষ্টা করেন বুঝাতে চাচ্ছিলাম চাষা এখন কয় কিরে পাঁচ হাজার দিলি কি মনে না আপনাদের করতেই গেছিলাম মনে ভাবে এটা কি আমি তোমার দান করতেছি নাকি না গো না এখন দিলাম পাঁচ হাজার ভোটটা দেবেন আমার ক্ষমতায় আবার যাব আবার ক্ষমতায় যাওয়ার পরে তোমার পায়ের উপরে পা রাইকা যারা ঝগড়া করবে তারা কিন্তু লোক আমার এরপরে কলার দুইরা আইনা আমার কাছে দিবে বিচার চাচারু এখন দিলাম পাঁচ হাজার বিচার করার সময় টেবিলের নিচ দিয়া সুদে আসলে আমার দেওয়া লাগবে পাক্কা পঞ্চাশ হাজার এই নেতাদের চরিত্র ঘুষের মত পবিত্র নামাজ পড়ে না একত্র ঘুষের টাকা খাই জন্মের মত মুসলমান ভাইরা কথাগুলো বুঝবার চেষ্টা করেন আল্লাহ রব্বুল আলামিন বলো বান্দা শুইনা রাত তুমি যদি লইতে পারো দুনিয়ার সরকারি নেতা যদি তুমি হ তোমার জন্য সামনে পেছনে সিকিউরিটি থাকবে কিন্তু পাক্কা ইমানদার আল্লাহ যদি হইতে পারো ওরে বান্দারে টেনশন করবা মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি মিন আমরিল্লাহ সরকারি দলের লোক হইলে যদি সিকিউরিটি থাকে রে তুমি যদি আমি আল্লাহর দলের লোক হও তোমার ডানে বামে আমি আল্লাহ ফিরে ইবলিস তাদেরকে তোমার দারোয়ান বানায় দেব আও মুসলিম কওলানিকে যেমন আসওয়াদ আলাসি ওয়ালা মুসলিম কওলানি আমাকে যদি নবী না মানো তোমাকে আগুনের কুণ্ডের মধ্যে ফালায় দেব বলে জীবন দিতে তৈয়ার কিন্তু ইমান দেব না সোহার আল্লাহ বলেন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন তাদের কিসের ভয় কে করে পরাজয় শহীদ তামান্নাতে নাচে তার মন যারা আল্লাহর কথা বলে আল্লাহর পথে চলে আল্লাহকে ভালোবেসে সপেছে জীবন দাদের হেফাজতের মালিকে আসওয়াদ মুসলিম কৌরালিকে আগুনের কুণ্ডের মধ্যে বলা দিছে কিছুক্ষণ পরে আসওয়া জানাসি আগুনের কুণ্ডের মধ্যে তাকায় দেখে পাক্কা মুমিন ইমানদার আসওয়াদ আনাসির আগুনের কুণ্ডের ভেতরে আবু মুসলিম খাওলানি সৈয়দেনা পয়গম্বর ইব্রাহিমের মতো আবু মুসলিম খাওলানি আসওয়াদ আনাসির অগ্নি কুণ্ডের ভেতরে ফুল বাগিচার মধ্যে বৈশা আছে মুসলমান আল্লাহ পাক বলে শোন সেই পাকটা মুমিন যদি হতে পারো দুটি পুরস্কার কয়টা বলেন না কয়টা এক নাম্বার ফিরিস্তারা তোমার আবদানি হেফাজত করবে ইমানি হেফাজত করবে দ্বিতীয় নাম্বার ফিরিস্তারা তোমার ইন্তেকালের সময় ওয়েলকাম জানাবে আসো ও আবশিরু বিল জান্নাতিল্লাতি কুনতুম তুআদুন যেই জান্নাতের আল্লাহ পাক ওয়াদা করেছেন সেই জান্নাতের বাসিন্দা হয়ে যাও আল্লাহ পাক তোমার জন্য অপেক্ষা করতেছেন এই জন্য আমরা সব সময় চেষ্টা করব আল্লাহর পরিপূর্ণ বিধান মেনে এই দেশ জাতি ইমান আকিদা হেফাজত করার জন্য আল্লাহ পাকে পরিপূর্ণ বিধান মানার চেষ্টা করব তো ইনশাআল্লাহ কয়দিন বাঁচবেন আজকে হয়তো মরণ হতে পারে দিনাজপুর শহরে কত মানুষের কাফনে কাপড় আসছে আপনার কাফনটা এসে গেছে কিনা আপনার তো জানা না এই জন্য জীবনের শেষ ইচ্ছাটা আল্লাহ পাকে চা পূরণ করে যান পাক্কা মুমিন হয়ে কবরে যাবেন আল্লাহ পাকের সমস্ত বিধান পরিপূর্ণভাবে মানার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক অঙ্গন সর্বক্ষেত্রে আল্লাহর বিধান মোতাফিক চলা তৌফিক দান করে আমি